আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা যে বিষয়ে আপনাদেরকে জানাবো সে বিষয় হচ্ছে এবার নির্মাতা ফাহামির সঙ্গে মিথিলার অন্তরঙ্গ ছবি ভাইরাল এই বিষয়ে জানতে আমাদের পুরো ভিডিওটি দেখুন সামাজিক যোগাযোগ মাধ্যম তথা ফেসবুকের টাইমলাইন থেকে টাইমলাইনে ঘুরছে অভিনেত্রী মিথিলা ও নির্মাতা ইফতেকার ফাহামির কিছু অন্তরঙ্গ ছবি যা ইতিমধ্যে দেশব্যাপী ভাইরাল হয়ে গেছে এই ঘটনার পর সোমবার চার নভেম্বর রাত এগারোটা তেতাল্লিশ মিনিটের পর থেকে ফেসবুকে পাওয়া যাচ্ছে না মিথিলাকে জনপ্রিয় এই অভিনেত্রীর ফেসবুক আইডিটি ডিঅ্যাক্টিভেট দেখাচ্ছে এ খবর লেখা পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের ফেসবুকে মিথিলা না থাকলেও তার ইনস্টাগ্রাম আইডিটি অ্যাক্টিভেট দেখা গেছে যেখানে তার প্রায় ওয়ান দশমিক ফোর মিলিয়ন ফলোয়ার রয়েছে সোমবার চার নভেম্বর একটি ফেসবুক গ্রুপে ছবিগুলো পোস্ট করা হলে মুহূর্তেই তা ভাইরাল হয় এদিকে এই বিষয়ে মিথিলা বলেন এটা অস্বাভাবিক কোনো ছবি না এই কথা বলেই তিনি নাকি ফোনটি কেটে দেন এ বিষয়ে মুখ খুলেছেন পরিচালক ইফতেগার ফাহামি তিনি একটি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন হ্যাঁ মিথিলা আর আমার পরকিয়া হয়েছে একবার নয় অনেকবার আর এটা নিয়ে মজা করার কিছুই নেই আমরা দুজন জাস্ট ফ্রেন্ড উল্লেখ্য সোমবার টেক বিনোদন নামের একটি ফেসবুক গ্রুপ থেকে নির্মাতা ও পরিচালক ইফতেখার আহমেদ ফাহামির সঙ্গে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি ফাঁস হয়েছে দেশের একটি জনপ্রিয় গণমাধ্যম এ খবর প্রকাশ করা হয়েছে কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খানের সাথে ডিভোর্সের পর সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী মিথিলা এরপর মিথিলা নানা স্ক্যান্ডালে জড়িয়ে পড়েন যা তার ইমেজ ও কেরিয়ারকে হুমকিতে ফেলেছে তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর আলোচনায় আসে গায়ক ও অভিনেতা জন কবিরের সঙ্গে মিথিলার প্রেমের খবর সেই গুঞ্জন ডালপালা মেলার আগেই বাজারে আসে কলকাতার নির্মাতা শ্রীজিৎ মুখার্জির সাথে ঘনিষ্ঠ কিছু জানা যায় শ্রীজিতের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি শুধু তাই নয় শীঘ্রই শ্রীজিৎ মিথিলার বিয়ে হবে বলেও খবর প্রকাশ হয়েছে দুই বাংলার গণমাধ্যমে সম্প্রতি তাদের দেখা গেছে নেপালের নাগরকোটে অবকাশ যাপনে শ্রীজিতের সঙ্গে বিয়ের গুঞ্জন যখন তুঙ্গে এমনই সময় প্রকাশ হলো বাংলাদেশের নাট্য নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমির সঙ্গে মিথিলার দুটি ছবি যেখানে এক বিছানায় কে হবে মাসুদ রানার বিচারক হিসেবে সমালোচিত হওয়া ফাহামির সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাচ্ছে মিথিলাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ সোমবার চার নভেম্বর সন্ধ্যা থেকেই দেখা যাচ্ছে এই দুটি ছবি সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই স্টার নিউজ চ্যানেলের সংবাদগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী সংবাদ নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হব ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন সাথে নিজের যত্ন ও খেয়াল রাখুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ